আসছে পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন সব মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তবে মেয়র প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন তার মধ্যে অন্যতম ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী যার চিন্তা চেতনা ভিন্ন সেসব ভিন্ন চিন্তা ভাবনা জনসাধারণের মাঝে প্রকাশ করার জন্য তিনি মেয়র পদে লড়ছেন নির্বাচিত হতে পারলে জনসাধারণের সব ধরনের মন মানসিকতা দ্বারা রক্ষা করার মানসিকতা রয়েছে এই মানুষটির সেসব বিষয়গুলো নিয়ে আজকে তিনি মনোনয়ন পত্র জমা দেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরাই নগরটা গড়বেন আমি সিম্পলি তাদের পাশে থাকব আমি অহর সদা সর্বদাই আমি তাদের পাশে থাকব এটাই আমার কথা ইভিএম e তো একটা অত্যন্ত ট্রান্সপারেন্ট একটা technology it's accepted each and where অন্যদের ব্যাপারে আমি জানি না আমার তরফ থেকে মোটে ওই ধরনের কোনো সংখ্যা নেই অত্যন্ত চমৎকার পরিবেশ ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার